দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাল্লায় হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপর বর্বর হামলার আজ পাঁচ দিন পর নিছক অন্ধ আওয়ামী লীগার না হলে আপনারা এটাও জানেন যে এই হামলা সংগঠিত করেছে এতে প্রধান আসামি করা হয়েছে দিরায় তারল ইউনিয়নের সদস্য শহীদুল ইসলাম স্বাধীনকে তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য অথচ শুরুতেই দালাল মিডিয়া হেফাজত সমর্থকদের কাঁধে দায় চাপিয়ে দিয়েছে কিন্তু কেন এই প্রশ্নের উত্তরের মাঝে লুকিয়ে আছে যুগের পর যুগ রাজনীতির নৌকা খেলা যার মূল্য চোকাতে হচ্ছে আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে প্রথমেই জেনে রাখুন এই হামলা আগে থেকেই পরিকল্পিত জাস্ট সঠিক সময় আর সুযোগের অপেক্ষায় ছিল স্বাধীন বাংলার তার দলবল যখন ঝুলন দাস নামে একজন মাওলানা মামুনুল হককে কটুক্তি করে সাধারণ মানুষকে খেপিয়ে তুলে ঠিক তখনই এই সুযোগ কাজে লাগিয়ে জনমহাল দখলে রাখার জন্য অসহায় হিন্দু পরিবারগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে স্বাধীন মেম্বার ও তার গ্যাং শহীদুল ইসলাম স্বাধীন আচ্ছা এই যে বড়া সনগুল্লা বিলটা এটা স্বাধীনে খায় স্বাধীনে স্বাধীনে কয় বছর ধরে খায় স্বাধীনে ডাকানে প্রায় বছর বছর ধরে মনে হয় বিল এনে এনে বিল কমিশনারের মাধ্যমে ডাক নাই ডাক নাই কোনটা নাই আর শুনেন এই আমরা রুয়ার মাঝে নৌকা দিয়া বড় বড় নৌকা নৌকা নিয়ে নষ্ট করে আর ওখানে বিল চায় এই সমস্ত ঘটনা এই সমস্ত ঘটনা আর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রায় একশোটি বাড়ি ঘর ভেঙে ফেলে হেফাজত ভেঙে ফেলে হেফাজত তারা কেন এই সম্পত্তি দখলের হেফাজত ইসলামের সমর্থকদের উপর চাপানো বিশ্ব ইসলাম ফোবিয়া তৈরি করা এমন ধারণা তৈরি করা যে দাড়ি টুপি আর হিজাব করা মানুষ মানেই জমি হিন্দু সম্প্রদায়ের ভাইদের এই দুর্দশার সুযোগ নিতে ছাড়েনি আওয়ামী লীগ ট্যাগ চাটার দলেরাও আচ্ছা, বাংলাদেশকে হিন্দু শূন্য করবার এজেন্ডাটা কার জামাত হেফাজত বিএনপি আপনি খড়ের গাদায় সুচ করছেন যুবলীগ বলে পুরো জিনিসটাকে আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন এখন জামাতিরা বিএনপি ওলারা এটাকে নিয়ে মাতব করবে এই যে দেখো গণমাধ্যমে বেরিয়েছে যুবলীগ এটা করেছে তাদেরও উদ্দেশ্য বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মুসলিমদেরকে জরুরি রূপে দেখানো যাতে করে তাদের অবৈধভাবে ক্ষমতায় থাকা নিয়ে বিশ্ববাসী উচ্চবাচ্য না করে অন্যদিকে যুগের পর যুগ এই সম্প্রদায় যেন আওয়ামী লীগের কাছে ভোট ব্যাংক হিসেবে জন্মে থাকে ঘটনাক্রমে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ প্রতিবেশী ভারতে বিজেপি এর জন্য লাভজনক রাজনৈতিক উদ্ধার হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলার আসন্ন নির্বাচনে হয়তো এর বড় সুফল তুলতে যাচ্ছে বিজেপি बंगाल के मेरे भाइयों बहनों एक बार आशीर्वाद दीजिए हम अपनी जान आपकी भलाई के लिए खपा देंगे তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে সম্পত্তি দখলের জন্য হিন্দু সম্প্রদায়ের উপর সুযোগ পেলেই হামলা করছে দুর্বৃত্তরা আর ঘটনা ঘটা মাত্র এর ফায়দা তুলে নিতে ব্যস্ত হয়ে পড়ে দালাল মিডিয়া আর আওয়ামী লীগ তা সে ক্ষমতায় থাকুক আর ক্ষমতার বাইরেই থাকুক সবাই সুযোগের ব্যবহার করলেও এইসব হামলার কোনোদিন বিচার হয় না সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দু সালের উনত্রিশ সেপ্টেম্বর বৌদ্ধপল্লীতে চালানো হয় ধ্বংসযজ্ঞ ঘটনার আট বছর অতিবাহিত হলেও এখনও শুরু হয়নি মামলার বিচার কার্যক্রম দু সালের তিরিশে অক্টোবর ফেসবুকে প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পনেরোটি মন্দির ভাঙচুর করা হয় ভাঙচুর ও লুটপাট করা হয় হিন্দু সম্প্রদায়ের অন্তত শতাধিক বাড়িঘর দেশজুড়ে ব্যাপক আলোচিত হয় এ ঘটনায় দায়ের হওয়া আটটি মামলার মধ্যে সাতটিরই চার্জশিট দিতে পারেনি পুলিশ ঘটনার সঙ্গে জড়িতরা এখনও বিচারের আওতায় না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ এতভাবে নির্যাতিত হওয়ার সঠিক আমরা বিচার এখন পর্যন্ত পাইনি প্রতিবাদী সংখ্যালঘু কোনো ভাইয়ের তথাকথিত ফেসবুক পোস্টের মাধ্যমে স্থানীয় জনগণকে খেপিয়ে তোলা হয় আর দুর্বৃত্তরা সম্পত্তি দখলে হামলে করে সংখ্যালঘু পরিবারের উপর দিন শেষে রায় পরে বাংলাদেশের ইসলামিস্টদের আর ফায়দা লুটে নেয় আওয়ামী লীগ এবং ভারতের বিজেপি সরকার তারা অপেক্ষায় থাকে কবে আবার এমন সুযোগ আসবে এখন প্রশ্ন হলো এর শেষ কোথায় কি বলে বাংলাদেশের সকল সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে উত্তর যেদিন থেকে এই মানুষেরা জোর গলায় বলে উঠবে আমরা আর আওয়ামী লীগের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করব না আমরা সমর্থন দেব ভোটও দেব কিন্তু চোখ বন্ধ করে না সংখ্যালঘু ভাইদের রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠার মাঝেই লুকিয়ে আছে নির্যাতন বন্ধের সমাধান আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আমি মন্ত্রী não de Livro da Juventude.